করি মনা কাম সারে না মদনে মদনে শিকা হব মনে সাধু শিকা হব মনে করি মনা কাম সারে না করি কাম সারে না মদ Monster. মদন রাজা দুষ্ট বাড়ি তারে দাও তো চিন্তারি মনে সাধু মনে পরিমাণ কাম সারে না পরিমাণ কাম সারে acabó. ¿Qué Ya সব ধরা ধরিয়ে কি তার কান্না আমি যা জিজ্ঞাসা করি তাই বলো না চুরতিয়া সব ধরা ধরি কি তার কান্না চোরারা সব চুরি করে নিয়ে যায় শূন্য বরে কোন কানে রসিকা করে সিরাজ চাষির পায় স্বামী মারিলে লাতি নারী দেই কুতাই স্বামী আমার জনপতি কেমনে রাখবো রতি কেমনে হব সতী